Assalamu alaikum everyone, this is Rafi Danjum Fanaj before you. I'm a teacher at Tassal Kids. Our today's topic is prepositions of time. আজকে আমরা শিখব prepositions of time নিয়ে. The prepositions of time are three types. In, at and on. So our first one is in. When we use in, we talk about long periods of time. আমরা যখন কোনো অনেক বেশি সময়ের কথা বলা শুরু করছি তখন আমরা in use করব যেমন in the morning in the evening, in January, in winter. So আমরা সিজনস দিনের সময় এবং মান্থস বলার সময় আমরা ইন ইউজ করব now second one is on আমরা যখন ডেইজ অ্যান্ড ডেটসের ব্যাপারে কথা বলছি উই ইউজ অন তারিখ এবং একটি নির্দিষ্ট দিনের কথা বললে অন ইউজ করা হয় যেমন on Sunday on my birthday on our anniversary on the twenty fifth of March finally we have at আমরা যখন একটি স্পেসিফিক টাইমের কথা বলছি উই ইউজ অ্যাট যেমন at noon at dawn at six o'clock at seven thirty P M those are prepositions of time আমরা যখন কোনো টাইমের কথা বলছি তার আগে আমরা এটা ইউজ করব আরেকবার দেখে নেই we use in for long periods of time we use on for specific dates and days and we use at for particular times. That's all about propositions of time. Thank you for listening.